সাত সাগরের অশ্রু দিয়ায় আমার দুটি চোখে পূর্ণিমা রাত কাটা সে কোন অন্য সাত সাগরের অশ্রু দিয়ায় আমার দুটি চোখে পূর্ণিমারত কাটা সেখন অন্য কারো বুকে সাধ্য চোখে রাগুন আমার সারা দেহে জলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে নাই তোর সলা কলা করলি অভিনয় সুখের জীবন নিজের হাতে কইরা দিলি খয় বুঝি নাই তোর ছলা কলা করলি অভিনয় সুখের জীবন নিজের হাতে কইরা দিলি খয় যতন করে বিষের সুরি বুকে মাইরা দিলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে মরার মতো বাঁচাই রাখলি মারলি না কেন তুই একজন মেয়ে এত জ্বালা কেমনে আমি সই মরার মতো বাঁচাই রাখলি মারলি না কেন তুই একজন মেয়ে এত জ্বালা কেমনে আমি সই থাকতি সুখে দেখতো লুকে আমি ময়রা গেলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে তুই পাশানি ও পাশানি কেমনে গেলে ভুলে তুই পাশানি ও পাশানি